Başla Avcır! Başlat Kotuan! Avcır Şahap! Başla! Alım sana! মানব <laughs> বাবা সাহায্য

Hadi.

Vaya, vaya, vaya. Huh. রাস্তা কেমনে কইতা না করে আসলো বাজি দাদা আরে কেমনে হতে

দুয়োটা এক লগ কৰিলা কৰিয়া অনু তই আমাৰ এক লগ কৰিলা একে টান মাৰি নিবগে দেখতা মানে আমি আমি ভিডিঅ' কৰাৰ দিয়া নতাক হা হৈছে

দেশের আমার রাজ্যে প্রবেশ করে আমার পিতা পিতারা সাধারণ করবো তোমরাকে সাহায্যটা তাহলে কিছু সময় আপনারা অপেক্ষা করুন আমি তারা ঘটনা করে দেখি ওই কাছে

સાહેબ ঠিক আছে শাহজাদা তাহলে চলুন অনেক শুধু এগিয়ে দিয়ে আসি অধিকার শাহজাদাকে নৌকায় করে এই মুহূর্তে

Magno! Ei, ei, ei!